শুনেন শুনেন হ্যাঁ বলুন প্রথমবার এরুয়ার বয়েজ নিউজ এসে আপনাকে কেমন লাগছে দাদা আমি আমি কোথায় এলাম আপনারাই তো আমার কাছে এলেন তো দাদা আমাদের নিউজ চ্যানেল লাইভ চলছে আপনি মাধ্যমিকে প্রথম স্থান করেছেন তো এই ব্যাপারে আমাদের এরুয়ার বয়েস চ্যানেলে দর্শকরা জানতে চায় আপনি কিভাবে এই যে মাধ্যমিক টপার হয়েছেন কিভাবে করেছেন আজকে আমাদের দর্শকরা আপনার ব্যাপারে জানতে চায় তো এই ব্যাপারে আপনি কিছু বলেন চলছে লাইভ চলছে এক মিনিট দাঁড়ান দাঁড়ান ও ভাই ও ভাই ও ভাই ও ভাই মেয়েটা কোথায় গেল খুঁজে পাচ্ছি না ওই তো আসছে আপনি আমাদের লাইভ ছেড়ে কোথায় চলে গিয়েছিলেন আমাদের লাইভ চলছে আমাদের এরোয়ার বয়সের নিউজে যারা আছে আপনার লাইভের অপেক্ষা রয়েছে আপনি কোথায় ছিলেন একটু কাজ ছিল তো আপনার এই সাফল্যের পেছনে কার হাত আছে করোনা এবং লকডাউন মানে করোনার জন্য লকডাউন হলো লকডাউনের জন্য পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল না হলে ছশো সাতশো পাওয়া ছেলে আমি আরামসে আটশো নশো পেয়ে যেতাম থেমে যা ভাই থেমে যা লাইভ চলছে সাতশোর মধ্যে পরীক্ষা হ্যাঁ আমি তো সাতশোর থেকে বেশি পেয়েছি ছশো সাতানব্বই দাদা সাতশো থেকে ছশো সাতানব্বই তিন কম হ্যাঁ? হ্যাঁ। তা যা পেয়েছি পেয়েছি পরীক্ষা হলে আরো বেশি পেতাম দাদা আপনি ভবিষ্যতে কি করতে চান আমাকে নাসা ঝাঁসা অনেক জায়গা থেকে ডাকা হয়েছে কিন্তু আমি নিজের ভবিষ্যৎ নিজেই গড়তে চাই আর নতুন নিজেই আবিষ্কার করব নিজের তারপর দেখা যাক কি হয় ও দাদা আপনি পড়াশোনা কিভাবে করতেন আপনি সুখের সময় দুঃখের কথা জানতে চেয়েছেন হ্যাঁ বলুন আমি খুব গরিব ঘরের ঘরের ছেলে আমার বাড়িতে ফ্রিজ আছে এসি আছে টিভি আছে কিন্তু দুর্ভাগ্যবশত কারেন্ট নেই এ বাবা তাহলে আপনি পড়াশোনা কিভাবে করতেন রাত্রে রাত্রে বাড়ির পাশের ছেলেগুলো ক্লাবে বিড়ি খেত সেই বিড়ির আগুনেই আমি পড়াশোনা করে মাধ্যমিক পাস করেছি তাহলে আপনার বাড়িতে কারেন্ট ছিল না কেন আসলে সারাদিন খেটে আমি একশো টাকা পেতাম সেই একশো টাকায় কি আর সংসার চলে বল এ বাবা তাহলে ওই একশো টাকা আপনি কীভাবে খরচা করতেন ও সব কথা না হয় পরেই হবে এখন আমার হাতে একদম সময় নেই আমি আসলে মঙ্গল গ্রহ যাব তো সেই জন্য হেলিকপ্টার বানাচ্ছি তাই ওর পাখাটা কিনতে চললাম তাহলে পরে হবে আমি আসি আপনারা দেখছেন এরুয়ার বয়েস নিউজ চ্যানেল তো আজকে আপনাদের সামনে লাইভ ইন্টারভিউতে দেখালাম এক গরিব ছাত্র যে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে আমি বিশাল পচা আমার সঙ্গে তৌফিক পচা ক্যামেরাম্যান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আমাদের লাইভ ইন্টারভিউ শেষ করছি